পড়ার সুযোগ নাই না আমাদের ওস্তাদদের আপনাদের সুযোগ হয়েছে তো সবাই সুবিধা নাকি আমার তো গলাও ভালো না কি সুযোগ Rachel. Namaste. see. স্পর্শ করেছি যে হ্যাঁ, আমাদের হৃদয়কে প্রশমিত করে দিয়েছি আমি অনুরোধ করব মনে বড় আশা ছিল গানটি শুনতে চাই এবং আমরাও নিয়োগ করেছি যদি আল্লাহ করে মদিনার মদিনার যাত্রায় আমরা যাত্রী হতে চাই সেই পথের দিক তাকিয়ে আমরা আছি এবং মুসাফির হওয়ার পারফেক্ট যেন সবাইকে আমরা দেয় সবাই আমি দোয়া করবেন আমি সুস্থ থাকি আর একদিন ইনশাআল্লাহ লাইভ দেখতেছি লাইভ দেখতেছি লাইভ দেখতেছি লাইভ দেখতেছি এই লাইভ না ওই যে এইটা isso. একটু মজা নিয়ে আসে Kim don't get this. মানুষ দেখতেছে এই যে শিববীর ভাই আছে লাইনে সেও ইয়া করতেছে হ্যাঁ আমরা সবাই শুনতে চাচ্ছি মধুনি আসা হয়েছে সুন্দরবনে হ্যাঁ? জি আমার কাছে খুব ভালো লাগছে I got to be years. Gonna get more years. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Yeah.